Hello, Assalamu alaikum everyone. This is me Nirjan Akhtar Meem from Tessel, Bangladesh, back again with another video. Well, this is my today's topic আজকে আমরা এটাই শিখব বিসাইড এবং বিসাইডসের মধ্যে যে ডিফারেন্স আছে আমরা অনেকেই বিসাইড এবং বিসাইডসকে সেম ভাবি ইভেন আমরা অনেকে এটাও মনে করি বিসাইডের ফ্লুরার হচ্ছে besides that's not the fact দুইটা ওয়ার্ড দুই ধরনের অর্থ বহন করে দুইটার মিনিং কিন্তু দুই রকম সো আমরা এখন থেকে এই ধারণাটা একদম বাদ দিয়ে দিব যে বিসাইডের ফ্লুরার হচ্ছে বিসাইডস সো ওয়েল আমরা তাহলে শিখে নেই বিসাইড এবং বিসাইডসের মধ্যে কি ডিফারেন্স আছে এবং কোনটা দ্বারা কি বোঝানো হয় এবং কোন ওয়ার্ডটা আমরা কোন সিচুয়েশনের ক্ষেত্রে ইউজ করব সো বিসাইড মিনস হচ্ছে ক্লোজ টু বা অ্যাট দ্য সাইড অফ কোনো কিছু পাশে বা কাছাকাছি বোঝানো হলে তখন আমরা বিসাইড ইউজ করব। বিসাইড আমরা ইউজ করব close to at the side of মানে পাশাপাশি কাছাকাছি পাশে বাংলাতে যেটাকে বলবো পাশে পাশে বোঝানো হলে তখন আমরা বিসাইড ইউজ করব অ্যান্ড বিসাইডস বিসাইডস মিনস হচ্ছে ছাড়াও বা বাদে in addition to without except মানে এটা ছাড়াও ওয়েল আমরা কিছু এক্সাম্পল দেখে নেই এক্সাম্পলের মাধ্যমে আমাদের কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার হবে so let's go can I sit dash you can I sit dash you আপনারা একটু গেস করেন তো এখানে কি বসবে বিসাইড অর বিসাইডস কোনটা হবে আমি আপনাদের একটু সময় দিচ্ছি আপনারা একটু এই যে গ্যাপগুলো আছে এই যে সেন্টেন্সের যে গ্যাপগুলো আছে আপনারা একটু ফিল আপ করেন তো যেখানে বিসাইড হবে নাকি বিসাইডস হবে ওয়েল আই থিঙ্ক আপনারা কোশ্চেনগুলো সলভ করে ফেলছেন আপনারা ধরে ফেলছেন অবশ্যই যে এখানে বিসাইড হবে নাকি বিসাইডস হবে can I sit beside you এখানে অবশ্যই বিসাইড হবে কজ আমি কিছুক্ষণ আগে বললাম বিসাইড মিনস হচ্ছে পাশাপাশি বা কাছে বোঝানো হয় এবং বিসাইডস হচ্ছে ছাড়াও বা বাদে বোঝানো হয় তো এই সেন্টেন্সটার সাথে অবশ্যই বিসাইডই যায় can I sit beside you আমি কি তোমার পাশে বসতে পারি the next sentence is put the book dash the table put the book beside the table put the book beside the table বইটি টেবিলের পাশে রেখে দাও the next word is in orientation meme sat beside me in orientation program meme আমার পাশে বসেছিল সেখানে বিসাইড হবে আই হোপ আপনাদের বিসাইড নিয়ে যে কনসেপ্ট আছে সেটা ক্লিয়ার হয়ে গেছে এখন আমরা দেখব বিসাইডস নিয়ে কিছু example Well, the example is, first example is, what are you doing dash your job? What are you doing dash your job? এখানে কি হবে? Besides হবে, obviously. What are you doing besides your job? তুমি তোমার job ছাড়াও কি করছো? So, what are you doing besides your job? এখানে কিন্তু beside হবে না এখানে besides হবে what are you doing besides your job the next example is I'm doing job dash my study I'm doing job dash my study এখানে কি হবে এখানে besides হবে what are you doing besides your job I'm doing job besides my study আমি আমার জব ছাড়াও পড়াশোনা করছি So the next example is dash শ্রাবন্তী everyone liked her video dash Sravanti everyone liked her video এখানে কি হবে বিসাইডস হবে okay so besides Srabanti everyone liked her video Srabanti বাদে except without Sravanti everyone liked her video well that's all for today's lesson thank you so much for watching this video i hope আপনাদের beside এবং besides নিয়ে যে কনসেপ্টটা ছিল একদম ক্লিয়ার হয়ে গেছে কজ বিসাইড এবং বিসাইডসের মিন এখন আপনারা জানেন এবং আপনারা ভেবে চিনতে এখন সেন্টেন্স মেক করার সময় অবশ্যই বুঝে শুনে কোথায় বিসাইড হবে এবং কোথায় বিসাইডস হবে এটার অ্যান্সার দিতে পারবেন so thank you so much for watching this video next দেখা হবে আবার কোনো video see you in next time take care আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম